সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরা সংবাদের স্টুডিও থেকে আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক আসিফ আমিরা সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত শারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দুই এ Mohammad Ashraf auto spare parts trading এলএলসির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ বলেন এ প্রতিষ্ঠানটি সকল আমিরাত বাংলাদেশি প্রবাসীদের তাই তিনি সকল প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখতে পেলে আরও প্রতিষ্ঠান উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান যেখানে এ প্রতিষ্ঠানের মতো থাকবে বাংলাদেশিদের অগ্রাধিকার এই প্রতিষ্ঠানটি অ্যাকচুয়ালি আমার না এই প্রতিষ্ঠানটি আপনারা আপনাদের মনে করবেন আমাদের বাংলাদেশি যত বাইরে আছে এখানে সবাই আপনাদের নিজেদের মনে করে এখানে আসবেন এবং আপনার পাশাপাশি বন্ধুবান্ধব যারা আছে সবাইকে এখানে পাঠাবেন এখান থেকে আমি সাকসেস হতে পারলে ইনশাল্লাহ নেক্সট আমি যদি আমার কর্মসংস্থান বাড়াতে পারি এবং বাড়ানোর যেটা আমার আশা আছে বাড়ালে আমি সর্বপ্রথম আমার অগ্রাধিকার দেবো আমাদের বাংলাদেশি বাইদের প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন লিব্যাঙ্ক রিজিওনাল অপারেশন অফ গ্লোবাট কোম্পানির সিইও শাহরিয়ার জামান আমাদের বাংলাদেশি বিজনেস কমিউনিটি আমরা যদি মিডল ইস্টের বিভিন্ন দেশের হিসাবে দেখি আমরা আসলে এখন পর্যন্ত অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশের তুলনায় বাট করোনা মহামারীর পরে অনেক ব্যবসায়ী যারা তরুণ আছে ওরা অনেক সাহস করে এই নতুন ব্যবসার দিকে আসছে এর ফলে বাংলাদেশি যারা উদ্যোক্তা আছে এদের দেখা দেখে আরও বাড়বে এবং ইভেনচুয়ালি যেটা হবে যে এর ফলে আমাদের দেশের জন্য অনেক বেশি নাম্বার ওয়ান কর্মসংস্থানের সুযোগ হবে বিকজ একজন বাংলাদেশি সবসময় প্রেফার করবে যে সে যেন আরেকজন বাংলাদেশিকেই কাজ দিবে এ সময় উদ্বোধন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন গার্গাস এন্টারপ্রাইজের assistant manager credit control Abdul Hakim Maimun ট্রেডিংয়ের chairman Mohammad Belal Al Kharib auto spare পার্টসের চেয়ারম্যান ইউনুস জাপকো কোম্পানির সেলস এক্সিকিউটিভ সালাউদ্দিন সহ আরও উপস্থিত ছিলেন ওসমান জামির মিজান আমির জামাল মোহাম্মদ আলী সহ আরও অনেকেই আশরাফ অটো স্পেয়ার পার্টস তো ওখানে অটো স্পেয়ার পার্টস সবগুলো গাড়ির পার্টস সব ধরনের পার্টস পাওয়া যাবে আর অ্যাক্সেসারিজ ব্যাটারি সবগুলো পাওয়া যাবে এবং ব্যবসাটা অনেক আশা করেও দিয়েছে সবাই দোয়া করবেন যেন ব্যবসা অনেক উন্নত করতে মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ আশরাফ অটো স্পেয়ার পার্টসে নতুন পথ চলা সুন্দর ও শুভ এই কামনা করছি যারা নিউজটি দেখবেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে সবাইকে আমি এই ব্যবসার উদ্যোগে এটা বলতে চাচ্ছি যে নতুন একজন ব্যবসাদার যখন এরকম উদ্যোগ নেবে এবং দেশের দশের দশের জন্য লাভ হবে কারণ এরকম ব্যবসা উদ্যোগ যদি নিয়ে আসে এখানে দেশে দেশ থেকে যারা যদি ব্যবসার উদ্দেশ্যে আসে আমাদের দেশের জন্য অনেক লাভ রেমিটেন্স বাড়বে সংযুক্ত আরব আমিরাত হতে বারফিন আক্তার জলি আমিরাত সংবাদ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের আমিরা সময়তে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরা সংবাদের দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমিরা সংবাদের স্টুডিও থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম